ছাত্রলীগ ধর্ষণ করে না আমার উত্তর দরকার হ্যাঁ, নাই কারণ আমি জানি ছাত্রলীগ ধর্ষণ করে ঠিক আছে ঠিক আছে শুনেন তো নারী ধর্ষিতা নারী তাদেরকে আপনি একজন নারী হয়ে এবং আইনজীবী হয়ে অপমান করেছেন যারা বিচার সে কি বলতে যাচ্ছে বলতে দিন আগে শেষ করুন ঠিক আছে আপনি মানে, মানে আপনি কি মনে করেন যে ছাত্রলীগ ধর্ষক না ছাত্রলীগ কিভাবে ধর্ষক হবে কেউ যদি ধর্ষণ করে থাকে সেটা তার পার্সোনাল অপরাধ আপনি তার ব্যক্তিগত অপরাধ মানে না আমি দেখি নাই আসলে আমি দেখি নাই না আমি দেখি নাই আচ্ছা, ইয়ে, ইয়ে আমি দেখিনি সিদ্দিক ভাই আপনি আপনি একজন আওয়ামী লীগের নেতা বা আপনি কি মনে করেন আয়সা আক্তার আপাত সত্য বলছে কিন্তু তারেক ভাই আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরে সেটা বলে গেছি যে আমি সবসময় বলি আমি আপনি কি মনে করেন যে উনি সত্য বলছে আমি আমার কথার বলতে ছাত্রলীগের ছাত্র দল মানে ছাত্র শিবিরের দোষ না বয়সের আপনি আমি সত্য বলছি কি মিথ্যা বলছি সেটা জাজমেন্ট করার ক্ষমতা কারো নাই আমি ছাত্রলীগকে ধর্ষণ করতে দেখি না আপনি কি মনে করেন আয়েশা আপা সত্য বলেছে সত্য বলেছে কি না বলেছে সেটা আপনি সিদ্দিকুর রহমানের কাছ থেকে না জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা, ছাত্রলীগ কি ধর্ষণ করতে পারে কিনা সেটা আলাদা আলাদা জিজ্ঞাসা করবেন সিদ্দিক ভাই জাজমেন্ট দেওয়ার কেউ না না আপনি হয়তো পার্টিকুলারলি পার্টিকুলারলি পার্সোনালি জিজ্ঞাসা প্রশ্ন যে ছাত্রলীগ ধরন করে কিনা উনি বিশ্বাস করে কিনা সেটা ওনার কথা বলেন আমি ঠিক আছে আয়েশা ঠিক আছে রাইট ওকে তারেক সিদ্দিক ভাই একটা কথা বলেছে সিদ্দিক ভাই একটা কথা বলেছে যে এত মানুষ তাকে গালি দেয় তারপরে উনি কথা বলে মানে উনি ওনার সাহস প্রমাণ করেছে আমি একটু বলি এই যে আয়সা আপা যে একটা কথা বললো এই বিষয়ে আপনার সাহসিকতা একটু দেখাবেন যে সত্য বা মিথ্যা একটু তারেক ভাই আপনি যেটা বলতেছেন শুনেন আমি যেটা বলতে চাচ্ছি এটা কি যদি আমি আমি তাহলে তো ওইটার এগেনস্ট আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি আপনার যে দল বা ছাত্র দল ছাত্র শিবির কি এই ধরনের কাজ করে না যেগুলা যদি আপনি যেটা বলতে আমার দল করে না এগুলো করে কি এটা বলেন কেউ যদি আপনি এখন কেউ যদি বলেন কেন আপনি এখন কেউ যদি বলেন কেন আপনি একটু আগে আচ্ছা, আচ্ছা। আগে বলে গেছে যে এক এক কেজি দুধের ভিতরে এক চুনা না আমি একটু আমাকে একটু বলার সুযোগ দেন আমি আমি আমার সময় অনেকে কথা বলার সুযোগ হ্যাঁ কিন্তু আপনি এখন বলুন আপনি বলুন আর অন্য হ্যাঁ। কাউকে হ্যাঁ, হ্যাঁ। আমি আমি আসলে খুবই লজ্জিত যে একজন নারী নেত্রী হয়ে পাশাপাশি আইনজীবী হয়ে তিনি ছাত্রলীগের এতগুলো ধর্ষণ কর্মের বিষয়গুলো অস্বীকার করছেন এর মাধ্যমে তিনি বাংলাদেশের অসংখ্য ধর্ষিতা নারী যারা ছাত্রলীগে দ্বারা ধর্ষিত হয়েছে তাদেরকে অপমান করেছেন তাদেরকে বেজ্জুতে করেছেন এবং এই ধরনের বিচার প্রার্থী যারা তাদের প্রতি অবিচার করেছেন উনি কারণ উনি বলছে ছাত্রলীগকে উনি ধর্ষণ করতে দেখেন যদি যদি এরকম হয় যে উনি ছাত্রলীগকে ধর্ষণ করতে দেখেননি স্বাভাবিক বিষয় উনি তো ছাত্রলীগ যখন কোন ঘরে ধর্ষণ করে উনি তো সেই ঘরে ঢুকে থাকবেন না সেই হিসাবে উনি নাও ছিলেন সেই ঘরে কি আপনি ছিলেন আপনি কিভাবে দেখেছেন ছাত্রলীগকে না ছাত্রলীগকে আমি আপনাকে কথা বলতে দিচ্ছি আপনি বললেন হ্যাঁ, আমি হ্যাঁ। সেই ঘরে ছিলাম না দেখিনি আমি আমি আমি আমাকে ঘরে তার হ্যাঁ, মানে আপনি ছিলেন ওখানে আপনি তাহলে ছিলেন আপনার উত্তর দরকার না আমি উত্তর দিচ্ছি না আমার উত্তর আপনি উত্তর দরকার না আমি উত্তর দিচ্ছি ধর্ষণ করে না আমার উত্তর হ্যাঁ, দরকার নাই কারণ আমি জানি ছাত্রলীগ ধর্ষণ করে ঠিক আছে ঠিক আছে শুনেন আমরা আমরা আপনার হলো অসংখ্য নির্যাতিত নারী ধর্ষিতা নারী তাদেরকে আপনি একজন নারী হয়ে এবং আইনজীবী হয়ে অপমান করেছেন যারা বিচার আমি বলে শেষ করে আমি আমি আপনারা বলেন আপনারা আপনারা সমস্ত ধর্ষিত নারীদেরকে এক জায়গায় নিয়ে এসে বলছেন আপনাকে কি কোনো নারী না না না আপনারা আপনারা আমাকে যদি বলা সুযোগ দেন তাহলে কি হবে আশা শুনি আশা শুনি আশা শুনি সে কি বলতে যাচ্ছে বলতে দিন আগে শেষ করুন না সে আমাকে কেন বলবে ঠিক আছে আপনি যেটা বলছেন সেটা তার জায়গা থেকে মনে করছে মনে করছে মনে করছে একটু একটু একটু সম্পূরক একটা বিষয় জানতে চাই এই জায়গায় আমরা যখন না না একটু একটু এখানে এখানে রুমের মধ্যে রুমের মধ্যে রুমের রুমের মধ্যে দর্শন হচ্ছে কি না হচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে যে আয়েশা সবাই আমার পরে বলুক আমার আমার সেশনে আচ্ছা বলুন হ্যাঁ তারেক আপনি বলুন প্রশ্ন করে আপনি বলতে থাকুন বলতে দিবেন না এটা তো হয় না জি বলুন তারেক কিছু বলার সুযোগ পেতে পারি আপনারা পরে আবার বলেন দেখেন আপনার হলো উনি আপনার হলো বলেছে উনি দর্শকতে দেখেননি এখানে আমরা নিউজ ধর্ষক লিখলেই ছাত্রলীগের নামটা পাই ঠিক আছে সেটা প্রতিবন্ধীকে ধর্ষণ হোক স্কুল ছাত্রীকে ধর্ষণ হোক অসংখ্য নিউজ রয়েছে দলিল রয়েছে এবং বগুড়াতে ধর্ষক তুফানের কথা আমরা সবাই জানি ভাইরাল হয়ে গেছে কিন্তু উনি জানেন না এবং এই ধর্ষক তুফান কিন্তু ধর্ষণ করে মা এবং মেয়ে দুইজনকে ন্যাড়া করে দিয়েছিল মানে সারা দুনিয়ায় আলোচিত হয়েছে সেই ধর্ষককে জামিন দিয়ে দিয়েছে এবং ওই ধর্ষিতাকে বিয়ে করার শর্তে এখন যদি এরকম হয় যে ধর্ষক বিয়ে করার শর্তে জামিন পেয়ে যাবে হ্যাঁ তাহলে তো বিষয় এরকম হচ্ছে যে ধর্ষিতা এনজয় করেছে এখন আপনার হলো যদি আয়সা সোনিয়া আপুদের মতামতে ধর্ষণ মানে এনজয়মেন্ট হয় তাহলে একটা বিষয় যে ছাত্রলীগ ধর্ষণ করেনি ঠিক আছে না আপনি তো বলেছেন ধর্ষণ করতে দেখেননি আপনি তো বলেছেন ধর্ষণ করতে দেখেননি আপনি কি আমি কিভাবে বাকি প্রশ্ন করছেন আপনি ধর্ষণ করেছেন কিনা এটা কোন আপনি তো বলেন যে আপনি আপনি এই বিষয়ে কোনো তথ্য নাই এটা পুলিশ ধর্ষণ করে না আপনি নিশ্চয়ই সে ধর্ষণের সময় আপনি উপস্থিত ছিলেন তাহলে ধর্ষণ করে আপনি হচ্ছেন আরে বাবা আমরা তো পত্রিকা পড়ছি আমাদের তো পত্রিকা পড়তে দিবেন না আপনি আমাকে পত্রিকা নিউজ দেখে কি করবেন দুই দিন আগে প্রথম আলো কেন দেখাবো না পত্রিকা দেখাবো না কি দেখাবো বলেন পত্রিকা দেখাবো না কি দেখাবো আমাকে কেন মিসকোট করবেন আপনি আপনি আমাকে আমার সামনে যে আপনি মিথ্যা বলবেন আমি সেটা বলতে পারবো না আমি মিথ্যা বলি নাই আমি দেখি নাই আপনি আপনি হ্যাঁ, বলছেন আমি আমি এক সেকেন্ড এক সেকেন্ড একটু কথা একটু একটু বলি একটু বলি তারেক রহমান আয়েশা সরি আয়েশা সরি আয়েশা সোনিয়া আপনি সে হ্যাঁ। সেটা রেফারেন্স দিয়ে কারণ উনি আমাকে বলেছেন একজন নারী হয়েছে আপনি ঘরে ছিলেন না আপনি কিভাবে জানবেন তাহলে কি আমার প্রশ্ন উনি কি ছিলেন সেখানে কিন্তু সে তো একটা রেফারেন্স দিচ্ছে সত্য মিথ্যা সে আমি আচ্ছা ঠিক আছে আপনি আপনি আপনি আমি সুযোগ দিব আপনার কাছে আসছি আচ্ছা আয়সা সোনিয়া বলতে দিন সে বলুক আগে কমপ্লিট করুক এরপর আসছি আপনার কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একজন একজন প্রতিবন্ধীকে ধর্ষণ করেছে ছাত্রলীগ পত্রিকায় এসেছে ছাত্রলীগকে বহিষ্কার করা হয়েছে যদি ওই ছাত্রলীগ নেতা ধর্ষক না হতো তাকে কেন বহিষ্কার করলো এক নম্বর বিষয় এই বহিষ্কার আদেশটাই তো তার সে ধর্ষক তার জন্য দলিল তাই নয় কি এই বহিষ্কার আদেশটাই তার জন্য দলিল কিন্তু এখানে আয়সা আপু বলছে উনি ধর্ষণ করতে দেখেননি ধর্ষণ কোনো তথ্য নাই আমার কাছে উনি পুরোপুরি অস্বীকার করছে আপনি এইভাবে হাজার হাজার তরুণী যে ধর্ষিত হয়েছে ছাত্রলীগের দ্বারা আপনি তো তাদেরকে বিচার বঞ্চিত করছেন এক ধরনের তাদের প্রতি জাজমেন্ট দিয়ে দিচ্ছেন যে না কেউ ধর্ষণের শিকার হয়নি আপনি সমস্ত ধর্ষণ আপনি সমস্ত ধর্ষণকে ইনজয় করে দিচ্ছেন না এগুলো ইনজয় হয়েছে আপনি কথাটা বলছেন জানা এবং দেখা দুটা দুই জিনিস না না না আপনি আপনি এক প্রকারান্তে অস্বীকার করেছেন দুইটা আপনি বলেন তাহলে আপনি বলেন যে বলতে পারবেন না আমি জানি কি দেখি এগুলো কিছু কিছু সোনিয়া আয়শা সোনিয়া আয়শা সোনিয়া আয়শা আয়শা ধর্ষণ করেছে এটা সত্য এটা বলেন আপনি তো পুরো উড়াই দিচ্ছেন এটা তো হতে পারে না এটা তো রাজনীতি না এভাবে তো রাজনীতি হয় না আপনি পুরো অপোজ করে দিচ্ছেন যে না ধর্ষণের ঘটনা ঘটেনি এইরকম একটা ভাব এটা তো এটা তো আইনজীবীরও ভাষা না আমি বলিনি ঘটেনি আমি বলেছি আমি দেখিনি কিভাবে এতটুকু মিথ্যা বলে কিভাবে রাজনীতি করবে আপনি ভাই কথা বানিয়ে বানিয়ে বলতে পারেন বেশি আপনি বলেন আপনার জি জি জি আসছে আপনার কাছে আসছে তাকে শেষ করতে দিন আপনি বলছেন আমরা বানিয়ে বলছি এটা কি ধরনের কথা আপনি আমার কথা কোট করে বানিয়ে বলছেন আমি অন্যদের কথা বলছি না জি তারেক রহমান শেষ করুন আপনি তারেক রহমান আপনার কথা বলুন বলুন বলতে থাকুন সোনিয়া আপনি অনেক অনেক ধন্যবাদ প্রথমত হলো আমি যে ধান কাটার ভিডিওটি করেছি এটা এটা আমাদের একটা প্রমোশনাল ভিডিও ছিল আমরা দুই সালে আমরা ওই সময় অনেকগুলো নিউজ হয়েছিল যে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না অনেকগুলো নিউজ হয়েছিল তখন সঙ্গে সঙ্গে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেব যে তার ধান কাটবে প্রাথমিকভাবে আমরা কিশোরগঞ্জে আমাদের সহযোদ্ধাদেরকে ধান দেই প্রায় তিন একর জমির ধান আমরা সেখানে কাটি এবং সেই কাটার ভিডিও প্রমোশন হিসেবে দিয়ে সারা দেশের নেতৃবৃন্দকে আপনার হলো আমরা নির্দেশ দিই যে আপনারা ছবি তো ছবি এইভাবে ব্যানার দিয়ে ছবি না বা এরকম এরকম ফটো সেশন নয় আপনারা প্রকৃতপক্ষে কৃষকদের সহযোগিতা করবেন আমাদের আমাদের কথাগুলো মিডিয়া লেখে না মিডিয়া প্রচার করে না ওইভাবে কিন্তু ছাত্রলীগ ব্যানার নিয়ে দাঁড়ালেও প্রচার করে ছাত্রলীগ কাস্তে না নিয়ে যদি ছুরি নিয়ে ধান কাটে ছুরি দিয়ে ধান কাটতে পারবেন আপনারা যারা কৃষি বিষয়ে অবগত আছেন ছুরি দিয়ে ধান কাটা যায় আপনি ছুরি দিয়ে এক এক বোঝে ধান কাটতে পারবেন ক্ষমতা আছে ছুরি দিয়ে ধান কাটতে পারবেন বটি দিয়ে ধান কাটা যায় ধানের গাছ এমন একটা গাছ যে গাছ ছুরি দিয়ে কাটে না বটি দিয়ে কাটে না দা দিয়ে কাটে না এটা কেবলমাত্র কাস্তে দিয়েই কাটতে হয় এই সাধারণ জ্ঞান ছাত্রলীগের নেতাকর্মীদের নাই জাস্ট ফুটানি মারানোর জন্য মাঠে গিয়ে ফুটানি মারাইছে ওইটা নিয়ে আমরা সবাই নাচতেছি কিন্তু এই এইটা এটা কোনো এটা কোনো কথা না এখন আমার বিষয় হলো যে যে কৃষক যে যেটা বলেছে যে কৃষকরা আহ্বান জানিয়েছে কিনা আমার বিষয় হলো কথা হলো যে কৃষকরা আহ্বান জানাতেও পারে নাও জানাতে পারে স্বপ্রণোদিত ভাবেও কেউ হেল্প করতে পারে কোনো সমস্যা দেখে বিপদে দেখে এটা বিষয় না বিষয়টা হচ্ছে কথাটা হচ্ছে যে এই যে ফটো সেশন করছে এবং যে ট্রোলটা করছে এই ট্রোলটা কিন্তু তাদের ভালো কাজের জন্য ট্রোল করছে না ট্রোলটা করছে তাদের